Hello friends welcome back to my channel radha's natural beauty tips তো ফ্রেন্ডস আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের জন্য একটা দারুণ একটা রেমেডি নিয়ে এসেছি আমি সারাদিন মানুষ কাজকর্ম করে সব থকেই যায় তো ক্লান্ত হয়ে যায় রাত্রেবেলা একটু সবাই নিজের কেয়ার করতেই পারে তো তোমাদের সেই জন্য আমি একটা নাইটের জন্য ক্রিম নিয়ে এসেছি তো আমি নিজেই ক্রিমটা তৈরি করেছি তো তোমরা দেখো নাও তো ভিটামিন সিতে কী কী আছে সেটাও আমি বলবো কী কী হয় সেটাও আমি বলবো আমার ভিডিও শুরু থেকে লাস্ট অবধি তোমরা দেখবে যারা দেখছো যারা দেখছো আমার ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে তো আমার যে ভিডিও আমি পরে পরে যে ভিডিওগুলো দেব তোমরা সেগুলো সব দেখতেই পাবে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না শুরু থেকে লাস্ট অবধি দেখবে তো আমি কি করছি কি দিয়ে তৈরি করছি সেটাও দেখো ভিটামিন সি লাগছে আর হচ্ছে ভিটামিন ই e। মার্কেটে সবই অ্যাভেলেবেল পাওয়া যাবে মেডিসিনের দোকানে আর হচ্ছে অ্যালোভেরা জেল জেল লাগছে তো রেমেডিটা কিভাবে তৈরি করছি সেটা একটু দেখে নাও তৈরি করার পরেই আমি বলবো কী কী লাভ পাবে তো আগে তৈরিটা করে নিই তো অ্যালো অ্যালোভেরা জেল দেখো দু চামচা নিয়ে নিচ্ছি দুটো ভিটামিন সি নিয়ে নিয়েছি এটাকে আমি পিষে নেব আমি পিষে নিচ্ছি আর হচ্ছে দু চামচা ভিটামিন সি নিয়ে নিচ্ছি আর একটা হচ্ছে ভাইটামিন ই অয়েল নিয়ে নিচ্ছি এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব তো ফ্রেন্ডস ভাইটামিন সিতে কি কি আছে কি কি উপকার পাবে এবং কিভাবে তোমরা লাগাবে কোথায় কোথায় লাগাবে আর সেটা একটু তোমাদের আমি জানিয়ে দিই তো তোমরা শোনো number one take some vitamin C cream and apply in on your face. Number two, you can also apply this cream on your hands to make them look soft and young. Number three, apply the cream on your feet to remove wrinkles. Number four, vitamin C boost collagen production. Collagen deficiency make the skin dull and lifeless. Number 5. Collagen rejuvenates the skin firm the roots and reduces wrinkles and signs of aging. Number 6. It lightens dark spot, age spot and helps you get younger and smoother skin number 7 creams with vitamin c improve appearance and texture of the skin number 8 vitamin c increases the formations of elastin which thickness protects and heals the skin called cells number 9 তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজারের ময়শ্চারাইজারকে বাড়িয়ে রাখবে তোমরা জেলটা যখন লাগাবে হাতের তালু দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ভালোভাবে লাগাবে পুরো স্কিনে লাগাবে পুরো ফেসের মধ্যে লাগাবে রাতে শোয়ার আগে লাগাবে যদি পুরো রাত লাগিয়ে রাখতে পারো তো দারুণ দারুণ ভালো রেজাল্ট পাবে যদি না রাখতে পারো রাত্রিবেলায় লাগিয়ে তো দু ঘন্টা আগে লাগিয়ে দু ঘন্টা পরেই তুমি তোমরা সকলেই খুব ভালো জলে ফেসটাকে ওয়াশ করে নেবে বা যেখানেই তুমি লাগাও হাতে পায়ে সেটাকে ওয়াশ করে নেবে তারপর দিন সকালে দেখবে দারুণ দারুণ দারুণ একটা রেজাল্ট পাবে দেখো আমার জেলটা তৈরি হয়ে গেছে তোমরা যখনই যে কোনো ফেসিয়াল কিংবা কিছুই যখন ভালো ফেসে অ্যাপ্লাই করবে তার আগে ফেসটাকে অবশ্যই তোমরা পরিষ্কার করে নেবে আমি ফেস ওয়াশ করে নিয়েছি তবুও আমি তোমাদের দেখাচ্ছি একবার আমি ভিজে কাপড় দিয়ে টিস্যু দিয়ে আমি ফেসটাকে পুছে নেব আর যখন আমি এটা অ্যাপ্লাই করব আমি কথা বলবো না বেশি কারণ কথা বললে রেজাল্ট কখনোই ভালো পাওয়া যায় না যখনই তুমি তোমরা সবাই ফেসিয়াল করবে তখন যেন বেশি কথা বলবে না কথা বললে পুরো রিঙ্কলস রিঙ্কলসই থেকে যায় তার জন্যে কথা আমি বলবো না এখন তো আমি লাগানোর পরে বেশি কথাই বলছি না লাগানোর সময় আমি লাগানোর পরে আবার আসবো মুখটা এখন তো আমি ধুচ্ছি না কারণ কারণ আমি রাত্রিবেলায় লাগাচ্ছি রাত্রি হয়ে গেছে আমি রাত্রিবেলায় লাগাচ্ছি তোমাদের তো আর কালকে দেখাতে পারছি করবে তখন রেজাল্ট দেখতে পাবে কেমন পাচ্ছ তো দেখো কিভাবে আমি অ্যাপ্লাই করছি Thank you. হয়ে গেছে দেখো পুরো ফেসে লাগিয়েছি গলার মধ্যে লাগিয়েছি আর তোমরা পুরো পেছন দিকে লাগাবে আমি এখন পুরো লাগালাম না তো হাতের মধ্যেও লাগাতে পারবে আমার লাগানো হয়ে গেছে এবার আমি তোমাদের একটা কথা বলতে চাই তোমরা এই রেমেডিটা অবশ্যই নিজে ইউজ করবে আর আমাকে জানাবে কেমন লাগলো কমেন্ট করবে তোমরা তোমাদের কমেন্টের আশায় আমি বসে আছি লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো যারা করনি তাদের করতেই হবে করো আর হচ্ছে বেল আইকন প্রেস করলে আমার নতুন নতুন যে ভিডিওগুলো দেবো তোমাদের সেগুলো তোমরা পেয়ে যাবে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাও আর যে রেমেডিটা আমি তৈরি করেছি অবশ্যই তোমরা ইউজ করবে আর আমার ভিডিও দেখার জন্যে থ্যাংক ইউ আর এরকম দারুণ দারুণ রেমেডি নিয়ে তোমাদের সামনে আমি আসবো আবার খুব তাড়াতাড়ি আসবো এখন আমি স্কিনের জন্যই দিচ্ছি তারপর আমি হেয়ারের জন্য আবার দেব আগেও দিয়েছি দুটো হেয়ারের জন্যে আবার আমি হেয়ার হেয়ারের জন্য নিয়ে আসবো আর পুরো বডির জন্য আমি একটা না একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে রেমিডি তো আজকে এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাকে অবশ্যই জানাবে যদি কিছু জানার থাকে এই রেমিডিগুলো নিয়ে তো আমাকে মেল করবে আমি অ্যান্সার দেব তোমাদের তাহলে আজকে আমি আসি বাই ভালো থেকো